শাড়ি পইরা লাল টিপ পইরা আরে লাল শাড়ি পইরা লাল টিপ পইরা বেলি ফুলের মালা খানা দিও খোপাতে হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে

হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে তাই ছলাতে ছলাতে ঢেউ উঠেছে মনের নদীতে দেব কাজল চোখেতে আমি ঝিলিক মিলিক স্বপ্ন দেব কাজল চোখেতে হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে তাই ছলাতে ছলাতে ঢেউ উঠেছে মনের নদীতে আরে লাল শাড়ি পই